বিবাহের আগে আমরা একটু খেয়াল করব সুন্দরের দিকে খেয়াল করব না যদিও সুন্দরের কথা হাদিসে আছে যদিও বংশমর্যাদার কথা হাদিসে আছে যদিও ধনবানের কথা হাদিসে আছে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দিনদারিণীকে কেউ আলেমুলামার আসেনি সুন্দর কম হলেও চলবে বংশ যেমন তেমন হলেও চলবে এরপরে হ্যাঁ ধনবান যদি একেবারে নাও হয় চলবে তবে দাম্পত্য জীবন সুখের জন্য দিনদারিনীর বেশি জরুরি আর দিনদারিনী নারীর ব্যাপারে বিশ্বনবী বলছেন একজন দিনদারিনী ন্যাককারিনী নারী সত্তর জন পক্ষান্তরে বলেছে সুন্দরী যতই হোক রূপবান যতই হোক সম্পদ যত বেশি হোক হাই কোয়ালিটির ফ্যামিলির হোক যদি চরিত্র নষ্ট হয় একজন নারী এক হাজার জানাকারের চেয়ে আরো খারাপ আরো খারাপ আরো খারাপ বিশ্বনবী বলেছেন তাহলে তোমরা দিনদারিনে নারীকে বেশি প্রাধান্য দিবে কাকে জোরে কয় না আরো জোরে মনে থাকবো তো ইনশাল্লাহ ইনশা আল্লাহ কবুল করেন বলেন আমি আরো জোরে বলেন সম্মানিত হাজিরিন তাইলে আমরা ইজাব কবুলে আবদ্ধ হব দিনদারিনী দেখে আর নারীর পক্ষ আদর্শবান ছেলে ভদ্র ছেলে যেমন তেমন সম্পদের অধিকারী হোক কিন্তু চরিত্র ভালো হলে মেয়ে বিয়ে দেব যদি এইটা দেখে বিয়ে দেন তাইলে আর আদালতে দৌড়াতে লাগবে না মামলা হামলার প্রয়োজন হবে আমার ভাইয়েরা বিবাহের পরে যদি দাম্পত্য জীবনে সুখী হতে চাও এখন বলতে পারেন হুজুর এই ওয়াজ করেন আমরা তো বিয়ে করে ফেলছি আর নব্বই বছর আশি বছর ষাট বছর পঞ্চাশ বছরের আগে কি এখানে সবাই কি বিবাহিত আনমিনিট আসেননি হ্যাঁ মাসাল্লাহ কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি ইনশাল্লাহ কম কম কম হাত নামান আল্লাহ একটা দিনদারিনী নারী দিয়ে জীবনটারে সুখী করে দাও জোরে কন্যা বিবাহের পর রসিকতা করার আগে আমার দিকে তাকান আমি কৌতুক করার জন্য এখানে বসি নাই এই মজলিস কৌতুকের মজলিস নয় এই মজলিস সংশোধনের মজলিস বিশুদ্ধ হওয়ার মজলিস এই মজলিস হেদায়াতের মজলিস ঘরে তুলে এনে সর্বপ্রথম পুরুষের কর্তব্য কোন পুরুষের দেবরের আমাদের দেশে তো বিবাহের পরে স্বামীর আগে দেবরে যে দেখা করে বাবির সাথে কেউ ভাই ঠিক নেই হারাম দেবরকে মৃত্যুর সাথে রসুল তুলনা করেছেন সুতরাং হাদিসে আছে ইজাব কবুলের পর স্ত্রী স্বামী স্বামী স্ত্রী একে অপরের সাথে দেখা করা এটা রসুলের আদর্শ বা সুন্নত আমাদের সাথে এবারে যায় দুলা বাইয়ে ননদের জামাইয়ে ননসের জামাইয়ে যাইয়া শালির শালার বউরে হ্যাঁ কিও ভাই সত্য না মিথ্যা এই কথাটি বলার জন্য আমি এখানে বসেছি অনেক দুঃখ নিয়া স্বামী স্ত্রী ইজাব কবুলের পর একজন আরেকজনের সাথে দেখা করবেন মুসাফা করবেন নবীর সুন্নত আদায় হবে আর সুন্নতের কি দাম জানেন মান তামাসাকা বিসন্নাতি ইন্দা ফাসাদি উম্মাতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ এখন তো সন্ন্যতের অবহেলার জামানা সন্ন্যতকে পালন করতে গেলে কয় জঙ্গিবাদী বলছে না এদেশে বলছে না আমার বন্ধুগণ বিবির সাথে হিজাব কবুলের পর দেখা করবেন সালাম মুসাফা সালাম দিবেন মুসাফা করবেন এরপরে এরপরে বিবিকে ঘরে উঠাইয়া এনে বিবিরা আমার দিকে তাকানো বিবিকে করে এনে স্ত্রীর কপালের উপর এই দেখেন প্র্যাকটিক্যালি কপালের অপরিক ভাগের উপরের কিছু চুল এভাবে ধরে স্ত্রীর কপালের চুল ধরে একটা দোয়া পড়বেন দোয়াটা আমি লিখে নিয়ে এসেছি দোয়াটা হল আল্লাহ ইমনি ইন্নি আলু কাপ মিন খৈরি হাত ওয়া খৈরি মা জাবাল তাহালাইহি ওয়া আউযু বিকা মিন শাররি হাত ওয়া শাররি মা এই নারীকে যেই অনিষ্টতার উপরে তুমি সৃষ্টি করেছ তার মধ্যে যেই মন্দ বিষয়গুলো আছে এই মন্দ বিষয়গুলো থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই পানা চাই মানুষের মধ্যে খারাপ এবং ভালো গুণ আছে না বলা হচ্ছে এই নারীকে যে অতি অনিষ্টতার উপর আল্লাহ তুমি সৃষ্টি করেছ তার দ্বারা যে অমঙ্গল কাজগুলো হবে খারাপ কাজগুলো হবে তা থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই আমি তোমার কাছে আশ্রয় চাই কামনা করি তার ভালো গুণগুলা আমার জন্য আল্লাহ তার ভালো গুণগুলা পাওয়ার জন্য কার কাছে এই পর্যন্ত করছেননি স্ত্রীরাই নেয় দোয়া তাইলে আবার স্ত্রীর কাছ থেকে শান্তি পাবেন তেঁতুল গাছ লাগাই কি কেউ আমের আশা করতে পারে কারণ নারীরা নারীরা এমন এক তৈরি জিনিস এমন এক বস্তু হজরতে আবু হরায়রা আল্লাহ তালা থেকে আমি একটা হাদিস নকল করেছি হজরত আবু হরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন নারীদেরকে পুরুষের পায়ের পাজরের পাকা হাড্ডি দ্বারা তৈরি করা হয়েছে কে বলছেন মোহাম্মদুর জোরে বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন আমি হাদিসটা হাদিসের এবারতরা পাঠ করছি ভালো করে শুনেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا فإنهن خلقن من ضلع وإن أعواج شيء في الضلع وأعلاه فإن ذهبت تقيمه وكسرته وإن تركته لم يزل فاستوصوا بالنساء أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري جريكا سبحان الله নারীদেরকে তৈরি করা হয়েছে পুরুষের পুরুষের হ্যাঁ বা পায়ের বাঁকা হাড্ডি থেকে যদি এটাকে বেশি টাইট করতে যাও ভেঙে যাবে আবার যদি এটাকে তুমি কিছুই না করতে চাও এটা কিন্তু বাঁকায় হ্যাঁ সুতরাং তাদের সাথে সুন্দর আচরণ করো সৎ উপদেশ তাদেরকে দাও জোরে বলেন ঠিক কি না যদি তাদেরকে এভাবে চলতে দাও তাহলে তারা বাঁকায় থেকে আসেনি কিছু বাঁকা মহিলা হ্যাঁ ওরে বাবারে কি বাঁকার বাঁকা আমি কিভাবে বুঝাইতাম যখন মনে পড়ে গেছে একটু বলতাম আচ্ছা বলেন দাম্পত্য জীবনটা চব্বিশ ঘন্টায় কি সুখীময় হয় না মাঝে মধ্যে কিছু একটু মনোমলিন্য হয় না মনোমলিন্য সময়টা কিন্তু একটু সাম টাইম অল্প সময় কিন্তু আনন্দের সময়টাই কথা কয় না আরো জোরে বলেন কথা কি আমারটা রং বলছি না রাইট বলছি রাইট আপনারা বলেন একুরেট আলহামদুলিল্লাহ